আছে আচ্ছা, পানিতে ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া গেলে তা দিয়ে কি অজু হবে তৌকির হাসান পানিতে পানিতে ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া গেলে তা দিয়ে অজু হবে কারণ ব্লিচিং পাউডারে আপনার কোনো ক্ষতি হয় না এবং এটা কোনো নাফাক জিনিস নয় অপবিত্র জিনিস না হলে এতে কোনো সমস্যা হবে না এবং এটা দিয়ে অজু হবে আলহামদুলিল্লাহ এই জাতীয় অন্য কোনো সাবানের গন্ধ পাইলেও কোনো সমস্যা নেই কারণ এগুলি তো শরীরের কোনো ক্ষতি হয় না এবং কোনো এগুলি নাফাকও নয় রাকিবুর রহমান প্রশ্ন করেছেন রাকিবুর রহমান প্রশ্ন করেছে আমাদের মাঝে মাঝে এমন কথার উদয় হয় যা আসলে আমাদের গলা কেটে দিলেও বলবো না তাহলে এমন কথা মনে কেন আসে এজন্য আমাদের নিজের ও ভয় করি বিশ্বের জন্য উপকৃত হব রাকিবুর রহমান আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার অন্তরে মাঝে মধ্যে এমন জিনিস আসে গলা কেটে ফেললেও আপনি বলবেন না এই ঠিক একই জিনিস সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আসলামকে বলেছেন তিনি বলেছেন ইয়া রসুল্লাহ তারা এসে বলতেন ইয়া রসুল্লাহ নাসবা হুমামান আহাবু ইলাইনা নাতাকাল্লা নাও বিমা ইয়াতিনা আমাদের মনে যেটা আসে আমাদের অন্তরে যেটা আসে এটা বলার চেয়ে আমরা পুড়ে কয়লা হয়ে যাওয়া এটা উত্তম মনে করি রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে আও তুমি দাহারিকা তোমরা কেটে পেয়েছো বলে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন বললেন যে আলহামদুলিল্লাহ রাদ্দা আমরা হইল ওয়াসওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি এই শয়তানের এই কর্মকাণ্ডকে ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন অর্থাৎ কুমন্ত্রণার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন কিন্তু বসতে দেয় নাই বসতে দিলে তো বলতো যে আমরা করে বলছি আমরা এটা আসে কেন প্রশ্ন করতে প্রশ্ন করতেন আপনি প্রশ্ন করেন না এর অর্থ হচ্ছে আপনার মনে বসে নাই আপনি এটা নিয়ে টেনশানে নাই যখন টেনশানে থাকবেন তখন সমস্যা এটা নিয়ে টেনশন না আপনি অবশ্যই এটা নিয়ে যেহেতু সন্দেহ আছেন এটা হচ্ছে ইমানের দায়িত্ব ইমানে কাজে হবে যখনই এরকম কিছু আসবে তখন সেটাকে তাড়িয়ে দেবেন কীভাবে তাড়িয়ে দেবেন রসুল্লাহ আসলাম কতগুলি আপনাকে সেটা সলিউশন দিয়েছেন বলছেন কি বলবেন আমন্তবিল্লাহ রাসুলি আল্লাহ তার রাসুল ইমান আল্লাহ এটা বলবেন অথবা আবার বলেছেন রসুল্লাহ আসলাম যেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন অর্থাৎ থুতু ফেলবেন তিনবার এরপরে বলবেন আউজবিল্লা আল্লাহর কাছে যেগুলি প্রচার প্রসারে ব্যস্ত থাকি এর মধ্যে দাওয়াতের মধ্যে তাহলে আমাদের উপরে সন্দেহগুলি আসবে না যখনই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাব দাওয়াতে প্রচার প্রসারে থাকবো না ইমানের মধ্যে থাকবো না এবং আমাদের সন্দেহ যখন আসে এগুলি প্রসার প্রসারের জন্য ব্যস্ত হয়ে পারবো সন্দেহগুলি মানুষের কাছে উগলে দিব তখন বুঝবে যে শয়তান আমাদেরকে পেয়ে বসেছে এই জন্য আমাদের উচিত হবে না সন্দেহ বেশি বেশি প্রসার করা যেগুলি সন্দেহ আসলে নিজেদেরকে আস্থা আল্লাহর কাছে মাপ চাইতে এবং চিন্তা করতে হবে যে আমার বাবাও চলে গেছে আমার মাও চলে যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন চলে যাচ্ছে আমাদের পুরোপুরুষরা কবরে চলে গেছে আমাদেরকেও যেতে হবে নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এবার কোনো সন্দেহের কোনো কারণ নেই সন্দেহ আনবে শয়তান এনেছে শয়তানকে আমাকে তাড়াতে হবে এটার উপর রাখতে হবে যদি বেশি বাড়াবাড়ি করেন নিজেকে এর মধ্যে ডুবে যান তাহলে আপনি ইমান আরা হয়ে যাবেন এই জন্য আপনার আমার উচিত হবে সবসময় সন্দেহ দূর করা এবং সবসময় আমন্তুবিল্লাহ রসুলি আল্লাহ রসুল ইমান আল্লাহ আল্লাহ রসুল জাবরতা সত্য দিন সম্পর্কে গবেষণা করবেন কোরআন হাদিস পড়বেন এবং ভালো লোকদের সাথী হবেন এবং নিজে সব সময় চিন্তা করবেন যে আমার ইমান যে কোনো সময় হরণ করে নিতে পারে ইমান নিয়ে তটস্থ থাকবেন ভয়ে থাকবেন ইমান নিয়ে টিকে থাকাটাই হচ্ছে দুনিয়ার বুকে একটি বড় কারামত বা সম্মান এই জন্য আল্লাহ তালা আপনার কাছ থেকে চায় ইস্তেকাম অর্থাৎ ইমান নিয়ে টিকে থাকা এত প্রতিকূল অবস্থা আপনার আমার যে ঘরের বাইরে বের হলেই ইমানের অবস্থা খারাপ হয়ে যায় ঘরের ভিতরে ইমান অবস্থা খারাপ হয়ে যায় শয়তানে ঢুকিয়ে দিচ্ছে প্রবৃত্তি ঢুকিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন ঢুকিয়ে দিচ্ছে পরিবার পরিজন নষ্ট করে দিচ্ছে আমাদেরকে সব কিছু বিনষ্ট অবস্থায় আপনি যে ইমানের উপর আছেন এটাই হচ্ছে বড় কারামত এটাই হচ্ছে ইস্তেকামত এই ইস্তেকামত থাকাটাই হচ্ছে বড় সম্মানের জিনিস এটাই আল্লাহ তালা আপনার কাছে চান আল্লাহ তালা বলছেন কল দিন কাল রব্বুন যারা বলবো যে আমার রব হচ্ছেন আল্লাহ তার এটার উপর দৃঢ়পথ থাকবে চিন্তা করবে না তার মানে কোনো রকমের দিদি আসবে না আসলে তাড়িয়ে দিবে সে ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে الذين قاموا ربنا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে মৃত্যুর সময় বলবে মৃত্যুর পরেও বলবে জান্নাতে যখন যাবে সেখানেও বলবে আল্লাহ তাআলা নাহনু আউলিয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়া কুমফিল হায়াতিদ দুনিয়া ফিল আখরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলা মিন গাফুরুর রাহিম আল্লাহর মেহমানদারি পেতে হলে আল্লাহ তালার সন্তুষ্টি পেতে হলে আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহ তালা যা আমার জন্য রেখেছেন সেগুলি পেতে হলে হৌর গেলমান হতে শুরু করে সব কিছু পেতে হলে তাহলে আপনার আমার উচিত হবে এগুলির প্রতি না তাকানো সন্দেহ আসলে সাথে সাথে তাড়িয়ে দিতে হবে সন্দেহ প্রচার প্রসার না করি সন্দেহ প্রচার করতে করতে করতে একসময় আপনার অন্তরে সন্দেহ ঢুকে যাবে আপনি ইমান হারা হয়ে যাবেন আমরা দেখেছি আহুল কালাম যারা কালাম শাস্ত্রবিদ যারা অনুরূপভাবে যারা তথাকথিত দার্শনিক এরা সবই সন্দেহের মধ্যে থাকে কারণ কারণ তারা কখনো এই সন্দেহ থেকে বের হতে পারে না এই জন্য দেখা যায় আজও যারা এই সন্দেহ নিয়ে একবার কথাবার্তা বলতে শুরু করেছে সন্দেহ থেকে তারা আর কখনো বের হতে পারে না এই জন্য আমাদের উচিত হবে এই সন্দেহ বেশি প্রসার না করা সন্দেহ যখনই আসবে তা তাড়িয়ে দেওয়া সাথে সাথে আল্লাহ এবং তার রসুল আল্লাহ এবং তার রসুলের উপর ইমান নিচে বলা এবং আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা যে আল্লাহ আমাকে হেফাজত করো আমাকে সাহায্য করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ইমান ইমান ইমান উপর আপনাকে ঠিক রাখে বেশি বেশি দোয়া করবেন রব্বানা আল্লাহ হ্যাঁ, তুজি কুলুবানা বাদাই হাদাইতানা ওহাবলানা মিল্লাদুলকা রহমা আল্লাহ আমার অন্তরকে বাঁকা করে দিবেন না হেদায় দেওয়ার পরে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত আমাকে দান করো যাতে করে আমি এগুলিকে তাড়িয়ে দিতে পারি আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন